এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটি হচ্ছে ইউটিউবের একটি ক্রাইটেরিয়া যে আপনাকে মনিটাইজেশন অন করতে হলে এগুলো পূরণ করতে হবে এই ক্ষেত্রে ইউটিউবের একটি আপডেটও আছে আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা পূরণ করলেই হবে না এটি বারো মাস বা এক বছরের মধ্যেই পূরণ করতে হবে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন আবার অনেকেই অনেকভাবে এই বিষয়টাকে ভেবে থাকেন তো আজকে আপনাদের কনফিউজেশন সব দূর হবে আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আজকে আমি এই ভিডিওতে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব এই এক বছর এটা আসলে কি এইটা নিয়ে এত টানাটানি কেন আর এটা বোঝা যাচ্ছে না কেন এটা কি বিষয় আসলে এক বছরটা কেমনে এবং কিভাবে এই আপডেটটা ইউটিউবের আসছে তো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি আকুল ভাই আর আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমরা এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও বানাতেই থাকি তো বন্ধুরা আজকের মূল টপিকে চলে যাচ্ছি আর আজকে আমরা কথা বলবো এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছরে পূরণ করতে হবে এই বিষয়টা নিয়ে এক বছরে যখন আপনার ওয়ান হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তখন সেটি হচ্ছে যারা নতুন নতুন ইউটিউবে আসেন তারা মনে করেন যে আমি আজকে চ্যানেল খুললাম আজকে থেকেই আমার চ্যানেলে এক বছর যখন হয়ে যাবে এর মধ্যেই যদি না হয় এটি পূরণ তাহলে হয়তো আমি মনিটাইজেশন পাবো না তো বন্ধুরা এটি হচ্ছে একটি রং আপনার চ্যানেল খোলার পর থেকে এক বছরের মধ্যে যদি না হয় সেক্ষেত্রে হবে না এটা আসলে ভুল তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই কারণ আপনি কাজ করে যান আপনার ভিডিও আপনার চ্যানেল যদি দশ বছর আগেরও হয় সেক্ষেত্রেও আপনি মনিটাইজেশন পাবেন আপডেটটা আছে এক বছরের মধ্যে করতে হবে সেটা কিছু বিষয় না আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সেই বিষয়টা কেন এবং কি জন্য সেই জিনিসটা বলা হয়েছে তো এক বছর হচ্ছে আপনার যেদিন ওয়াশ টাইম পূরণ হবে তার আগের এক বছর তো এটা হচ্ছে আপনার চ্যানেল খোলার পরে না আপনি যেদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এর আগের এক বছর তো ইউটিউবে আপনারা যখন স্টুডিওতে যাবেন সেখানে অ্যানালিটিসে যাবেন সেখানে লাস্ট আঠাইশ দিনের ভিউজ এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইমগুলো দেখায় তো আপনারা সেখানে ক্লিক করে এখানে দেখুন দেখা যাচ্ছে যে এই আঠাইশ যেটা আছে আঠাইশ ডেইস এটাতে ক্লিক করে দেখুন যে last three six five days তো এটাতে ক্লিক করে দেন দিয়ে দেখুন এখানে আপনার ওয়ান হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে কিনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন এখানে এটা দেখবেন না যে আপনার চ্যানেল কবে খুলছেন আপনার চ্যানেল এক বছর হয়েছে কিনা তো সেটা দেখার দরকার নেই আপনি কবে চ্যানেল খুলেন কী চ্যানেল খুলেন তো সেটা কোনো বিষয় না আপনি এখানে গিয়ে অ্যানালিটিসে গিয়ে জাস্ট দেখবেন last three six five days আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা পূরণ হয়ে হয়েছে কিনা তো এখানে যদি পূরণ হয়ে থাকে তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন আর এই সিস্টেমটা কিভাবে কাজ করে যে লাস্ট বারো মাস সেটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করব তো আপনারা যখন আজকে চ্যানেল খুলছেন যদি আপনার আজকে এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় সেটা তো ভালো কথা যদি না হয় সেক্ষেত্রে আপনারা মনে করেন যে আর মনে হয় চ্যানেল মনিটাইজ হবে না তো এটা একটা ভুল আসলে লাস্ট বারো মাস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পাস্ট বারো মাস আপনার চ্যানেলে আজকে যে ভিউটা হয়েছে যদি আপনার চ্যানেলের এক বছর পার হয়ে যায় তো আজকের ভিউ যেটা হয়েছে এইটা আজকেরটা যোগ হবে প্লাস এর আগের এগারো মাসের আগে বা বারো মাসের আগে যে ভিউজগুলো হয়েছিল এই দিনে এই ডেটে সেই ডেটের ভিউজটা কেটে নেওয়া হবে তো এই দিক থেকে একদিন কেটে যাবে এদিক দিকে একদিন যোগ হবে যদি আপনার চ্যানেল এক বছর পুরাতন হয় সেক্ষেত্রে তো এদিকে একদিন কেটে যাবে এই দিক থেকে একদিন যোগ হবে তো এটাই হচ্ছে লাস্ট বারো মাস তো বন্ধুরা এইটা বোঝার সবচেয়ে সহজ বিষয়টা তো বলেই দিলাম আঠাশ দিনের জায়গায় last three six five days করে দেবেন আর যদি তবুও এই বিষয়টা এখনও কনফিউজ থেকে থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন আর যদি তাও বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ডিসকর্ডের লিঙ্ক আছে সেখানে আমার সঙ্গে সরাসরি কথা বলে আপনি এই কনফিউজেশনটা দূর করে নিতে পারেন তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে এসে বেলাইকনটি বাজিয়ে দিয়ে অলে করে রাখবেন যাতে করে সব ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখুন এদিকে রয়েছে দুটি ভিডিও ভিডিও দুটি দেখে নিতে পারেন এবং এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন আর হ্যাঁ আমি তো বললামই যে আপনারা আমাদের ডিসকোর্ট সার্ভারে জয়েন হয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য